বাদাম আছে কাঁচা দিয়ে মোবাইল বলি কোথায় আজ তো ওর রেজাল্ট ওর মনে আছে এখন দশটা বাজে এখনও ঘুমাচ্ছে আজ ওর একদিন কে আজ আমার একদিন আজ তুমি কিছু বলবে না ওকে আজ আমি ওকে দেখছি কি আরাম কি স্বপ্ন দেখলাম চারিদিকে শুধু কাঁচা বাদামে ছড়িয়ে আছে বস জিও বস শুধু বাদাম হত ছাড়া আজ আমি তোর স্বপ্ন দেখাচ্ছি তার তুই বাদামের স্বপ্ন আজকে তোকে আমি দেখাচ্ছি বলি এই হত ছাড়া কটা বাজে আজকে তোর রেজাল্ট না তুই এখনো শুয়ে আছিস আরে বাবা এখনকার ছেলেরা না দশটার সময় উঠে এগারোটার সময় স্কুলে যায় oh, এ হতো ছাড়া তুই আজকে স্কুলে যাবি না কেন বলো তো আজ তো রেজাল্ট না স্কুলে ও বাবা এসব পড়াশোনা না আমার ইচ্ছা লাগে না এসব পড়াশোনা করতে আমি রাজি না ঠিক আছে পড়াশোনা আমি করবো না বলি গাধার বাচ্চা তাহলে তুই পড়াশোনা যদি না করবি তাহলে কি করে খাবি হ্যাঁ বাদাম বিক্রি করব বাদাম কাঁচা বাদাম বিক্রি করব রাস্তায় ঠিক আছে বাদাম বিক্রি করব আমি রাস্তায় oh, 哎。